প্রতিনিয়ত এই চ্যানেলটিতে ইনকাম প্রুফের ভিডিও দিয়ে থাকতেছি অনলাইনে যারা ইনকাম করতে চাও আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো আমাদের চ্যানেলের নাম আছে ইথিক্যাল মানি মেকার এই চ্যানেলটিতে আমরা ইনকাম প্রুফের ভিডিও দিয়ে থাকতেছি প্রত্যেকটা ভিডিওতে ইনকাম প্রুফের ভিডিও দেওয়া আছে এবং আমাদের সাথে কিভাবে জয়েন করবে এই ভিডিওতে সম্পূর্ণ দেখা আছে সো আজকে ইনকাম প্রুফ এটি ছয়শো আটাত্তর ডলার আমরা প্রতিনিয়ত ইনকাম করে থাকি এবং প্রতিদিনই ওয়েটন দিয়ে থাকি ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও আমরা দিতে পারি না কিন্তু আমরা প্রতিদিনই উইথড্রল দিয়ে থাকি আর এখন বর্তমান বিটকয়েনের দাম বেড়ে গেছে আপনারা যারা আমাদের টিমে মাইনিং করতেছেন তারা প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন মাইনিং টোটালি বন্ধ করবেন না মাইনিং করলে আপনারা প্রচুর পরিমাণ প্রফিট করতে পারবেন আমরা কি কি কাজ দিয়ে থাকি এটা অনেকের কনফিউশনে থাকেন যে আসলে আমরা কি কি কাজ দিয়ে থাকি আমরা যে কাজগুলো দেখাবো এবং যেগুলো আপনাদেরকে শেখাবো সেটা সম্পূর্ণ সিক্রেট কাজ কাজের কোনো ভিডিও এখানে নাই এখানে যতগুলো ভিডিও আছে এখানে কোনো একটিও কাজের ভিডিও নাই এখানে সম্পূর্ণ আর্নিং পূর্বের ভিডিও দেওয়া আছে এবং কিভাবে আমাদের টিমে জয়েন্ট হবেন সেই ভিডিওগুলো দেওয়া আছে আমাদের সাথে কাজ করতে হলে অবশ্যই আপনাদের হোয়াইট ম্যাথডই কাজ করতে হবে আমরা কোনো ব্ল্যাক ম্যাথড শিখাই না হোয়াইট ম্যাথড শিখিয়ে থাকি ইপিকালারের মাধ্যমে কিভাবে আর্ন করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে থাকি এবং মাত্র কয়েক ঘন্টার ভিতরে আপনি আর্নিং স্টার্ট করতে পারবেন যদি আপনারা ইনকাম না করতে পারেন আমাদের যে মেম্বারশিপের যে পেমেন্টটা আছে সেটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফেরত পেয়ে যাবেন আমাদের বর্তমান মেম্বারশিপ তিরিশ ডলার চলতেছে সেই তিরিশ ডলার সম্পূর্ণ আপনাকে রিফান্ড করে দেওয়া হবে আপনাকে তিরিশ ডলার ফেরত দিয়ে দেওয়া হবে আপনার যে ওয়ালেট যে ওয়ালেট অ্যাড্রেস থেকে আপনি পেমেন্ট করেছেন যে কয়েন বেস হোক আর ক্যাশ ওয়ালেট হোক এরকম যেসব পেমেন্ট মেথড আছে ওখান থেকে যদি আপনারা আমাদেরকে পেমেন্ট করেন সেখানে আমরা রিফান্ড করে দেবো আগে প্রুফ করতে হবে যে আমাদের কাজ শিখে আপনার ইনকাম হয়নি মাত্র আধা ঘন্টার ভিতরে আপনি কাজ শিখে আধা ঘন্টার ভিতরে আপনি ইনকাম স্টার্ট করে ফেলতে পারবেন আমরা সেই রকম গ্যারান্টি দিয়েই কাজ দিয়ে থাকি আমাদের সাথে কাজ করার জন্য আপনারা কিভাবে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের মাধ্যম আছে আমরা